আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইস রেদওয়ান ওয়ান সেগেইন ফ্রম কোয়ালালামপুর মালয়েশিয়া আমরা এই মুহূর্তে আছি মালয়েশিয়ার কোয়ালালামপুরের টুইন টাওয়ারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোয়ালালামপুর সিটি সেন্টার এবং আমার সাথে আছে সদ্য আগত আমার সেকি কলেজের student Mohammad Mubasir Hossain Kaif hi okay welcome to Malaysia thank you so much okay কাইফের সাথে আছে কাইফের প্যারেন্টস কাইফের বাবা Abdul Kader okay marine engineer Abdul Kadir সাথে আছেন কাইফের মা এবং ছোট বোন ওকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়াতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকগণ আপনারা জানেন যে SEGi college Kuala Lumpur SEGi college সুবাংজায়াতে আমাদের দুই সালের বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে স্টুডেন্টের জন্য তো অলরেডি ডিসেম্বরের লাস্টের এবং জানুয়ারির প্রথম সপ্তাহ দিকে অনেক স্টুডেন্ট চলে আসছে কাইফ আসছে গতকালকে তাই না গতকালকে সাতই জানুয়ারি এবং কাইপের ক্লাস শুরু হবে আগামীকালকে আগামীকালকেই ওয়ারেন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু হবে কাইফ এখানে পড়ালেখা করবে ফাউন্ডেশন ইন কমার্স এবার কাইফের কাছ থেকে কিছু অভিজ্ঞতা শুনবো এবং তার প্যারেন্টসদের কাছ থেকেও কিছু অভিজ্ঞতা শুনবো যে তারা আমাদের সাথে যোগাযোগ করে লং জার্নির প্রায় দুই তিন মাস পরে তাই না আসলো এখানে তাদের এক্সপিরিয়েন্সটাকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আমাদের কাইফের পিতা মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল কাদের ভাইজানের কাছে জিজ্ঞাসা করব প্রথমে তো আপনি আমার সাথে যোগাযোগ করেন তাই না তো আমাকে আপনি কতদিন আগে যোগাযোগ করেন প্রায় তিন মাস তিন থেকে চার মাস তাই না তখন তো আপনার ছেলের বোধহয় রেজাল্টও পাবলিশ হয়েছিল না সে পড়তেছিল হ্যাঁ। আপনারা আমার সাথে যোগাযোগ করছিলেন তাই না ওকে তো এই যে আমাকে প্রথম চিনেন কি কোথা থেকে তখন ইউটিউব থেকে সার্চ দিয়ে আমরা আপনারা পাই ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি হ্যাঁ। ভিডিওগুলো দেখেন না দেখে ওখান থেকে নিয়ে আমি ওকে করি হোয়াটসঅ্যাপে কন্ট্রাক্ট করি যোগাযোগ করেন এরপরে হয় তাই না হ্যাঁ, ওকে আসলে কাইফ যে আমাদের এখানে আসছে অনেক সময় আমাদের স্টুডেন্ট সরাসরি যোগাযোগ করে আবার আপনার মতো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টের প্যারেন্টসরাও আমার সাথে যোগাযোগ করে যাই হোক মোটামুটি আমাদের সাথে দীর্ঘ দুই তিন মাসের যোগাযোগ বা আপনার ডকুমেন্টস দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন তো আপনার কি অভিব্যক্তি আমাদের যে কথাগুলো কমিটমেন্টগুলো বলছিলাম মিলে গেছে না যেভাবে বলছেন সেভাবেই আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আগানোর পরে এখন ফাইনালি পৌঁছায় গেছেন তাই না পৌঁছায় গেছেন ওকে ওকে ধন্যবাদ আছে কাইফের আম্মা উনি আমার সাথে বিভিন্ন প্রোগ্রেসের আমাদের প্রসেসিংয়ের সম্পর্কে মাঝে মাঝে প্রতি সপ্তাহে খোঁজখবর নিছে তো আপনি তো পাশাপাশি ভাইজানের সাথে আপনিও খোঁজ খবর নিছেন তো আপনিও বিভিন্ন প্রশ্ন টশ্ন জিজ্ঞাসা করছেন পড়ালেখা বা সুযোগ সুবিধা আমরা যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এখন তো ফিজিক্যালি আসছেন তো আমাদের সাথে আপনি যে ওর প্রসেস করলেন ফাইলটা তা আপনি কি হ্যাপি হ্যাঁ আমি খুবই হ্যাপি কারণ আমি খুব টেনশনে ছিলাম যে কীভাবে আসলে আসতে পারি কিনা তো রেজওয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে উনি যেভাবে বলেছে আমরা ওইভাবেই মানে প্রসেসিং করে ওনার মাধ্যমে এখানে আসতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমার ছেলে এখানে ওনার ওনার কাছে আমরা দিয়ে যাব উনি সব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ছেলেকে আমরা খুবই খুশি আমরা কালকে কলেজে যাব সবাই দোয়া করবেন <laughs> আগামী কালকে ওরিয়েন্টেশন ক্লাস ওকে এখানে আছে কাইফের ছোট বোন তুমিও আচ্ছা। খুব খুশি না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ভাইকে দেওয়ার জন্য সে সুদূর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে আগামীকালকেই ওয়ারেন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু হবে যাই হোক ইনশাল্লাহ আমরা তোমার জন্য দোয়া করি যেন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং মা বাবার স্বপ্ন তুমি পূরণ করতে চেষ্টা করো আর মোটামুটি তোমার ফিউচার প্ল্যান কি এখান থেকে ফাউন্ডেশন কমার্স করার পরে ফিউচার স্টাডি কি তোমার প্ল্যান কি ফিউচার স্টাডি এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে আমি অন্য কান্ট্রিতে মুভ করার না যেমনটি ভাই যেন বলছিলেন যে সম্ভব হলে অস্ট্রেলিয়াতে হ্যাঁ হ্যাঁ এখানে করার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ আমরা দোয়া করবো যেন আপনার স্বপ্ন পূরণ হয় তো সেক্ষেত্রে আপনি দেশের বাড়ি হলো ময়মনসিং ময়মনসিং বিভাগ এবং ময়মনসিং জেলাও ময়মনসিং না ওকে সেক্ষেত্রে আপনি কি রিকমেন্ড করেন আপনার বিভাগের বা বাংলাদেশ থেকে যদি যারা আসতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারতো কথাগুলি সব মিল আছে এবং কোনো কোনো সমস্যা হয় না তাই না ওকে ইনশাআল্লাহ তো আপনারা তো আসলেন বাংলাদেশের এয়ারপোর্টে কোনো তেমন কোনো জিজ্ঞাসা কিছু করে নাই মালয়েশিয়ান ইমিগ্রেশন কিছু জিজ্ঞাসা করে না এমনি করোনার ভ্যাকসিন ট্যাকসিন কিছু জিজ্ঞাসা করে নাই ভ্যাকসিনের ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে আসছেন কিন্তু দেখতে চান নাই কেউ ঢাকা এয়ারপোর্ট থেকেও না কলালামপুর এয়ারপোর্টেও না না ওকে ধন্যবাদ যাই হোক আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাদের মাধ্যমে আপনার ছেলেকে পাঠালেন তো আমাদের মানে সার্ভিসের স্টাইলটা একটু আলাদা থাকে যেরকম ঢাকার যে এজেন্টগুলো আছে এরা কিন্তু আপনার ছেলেকে বিমানে উঠাই দেওয়ার পর্যন্তই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় পাশাপাশি আমাদের মাধ্যমে যারা আসে তারা কিন্তু দেখা গেছে এখানে আসার পরেও এক বছর দুই বছর তিন বছর যারাই যতদিনই পড়ালেখা করে আমাদের কিন্তু যত্নে থাকে বিপদ আপদে আমরা সাথে থাকি হোস্টেলের ব্যবস্থা করা হ্যাঁ গার্ডিয়ান হিসেবে থাকি আর কি ইনশাল্লাহ আপনার ছেলেকেও ওইভাবে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আপনাদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি এবং কি হ্যাঁ আপনারা দোয়া করবেন আপনারা যারা মানে মালয়েশিয়া স্টুডেন্ট দিতে চান বা যার যার ছেলে মেয়ে পড়াশোনা করাতে চান রেজন সাহেবের মাধ্যমে আসতে পারেন উনি খুবই ভালো মানে প্রসেসিং করতে খুব বেশি দিন লাগে না আমাদের চার পাঁচ মাসে হয়ে গেছে ইনশাল্লাহ ওকে ওকে আসলে আপনাদের সময় লাগছিল হ্যাঁ। আপনারা তো আপনার ছেলের যখন এসএসসি রেজাল্টও দেয় নাই তখন থেকেই তখন থেকে যোগাযোগ হ্যাঁ। করছিলেন ঠিক আছে রেজাল্ট পরে মোটামুটি খুব দ্রুতই হ্যাঁ দ্রুত নিয়ে আসছি আর একটা ক্লাসও মিস যাবে না আগামীকালকেই প্রথম ক্লাস এবং ক্লাস শুরু হওয়ার আগেই আনছে যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে আছেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন আমরা এই মুহূর্তে কলারামপুর টুইন টাওয়ারে আছি সাথে অনেক দর্শনার্থীও এখানে আছে পড়ালেখা বিষয় সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ জানাবেন ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস যারা আপনারা ভাবছেন যে আপনাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাবেন সেক্ষেত্রে কম খরচের মধ্যে মালয়েশিয়াকেও আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন এখানে অস্ট্রেলিয়া এবং ইউকে আমেরিকাতে পড়ালেখা করতে যে টাকা খরচ হয় তার চার ভাগের এক ভাগ এখানে কিন্তু খরচ হয় আপনারা ইচ্ছা করলে আমাদের নতুন স্টুডেন্ট কাইফের মতো এবং চেষ্টা করতে পারেন আমাদের আব্দুল কাদের ভাই যেটা বললেন যে প্ল্যানিং এখান থেকে ফাউন্ডেশন করার পরে পরে মুভ করতে চাপ মানে পরে অন্য কোথাও মুভ করব তো আপনারা ওইরকমই মুভ করতে পারেন যে বাংলাদেশ থেকে তো এই মুহূর্তে আসলে অস্ট্রেলিয়া বা ইউকে কানাডাতে ফাইল সাবমিট করলে অ্যাম্বাসি ফেস করলে অনেক সময় রিজেক্টের সংখ্যায় বেশি থাকে তবে এখান থেকে মালয়েশিয়াতে যারা আসে মালয়েশিয়া থেকে একটা লেভেল কমপ্লিট করার পরে ফাউন্ডেশন ডিপ্লোমা অথবা ব্যাচেলার লেভেল কমপ্লিট করার পরে যদি এখান থেকে তারা এম্বাসি ফেস করে তাদের ভিসা হওয়ার রেশিওটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ওকে সেজন্য আপনারা যারা পড়ালেখার কথা ভাবছেন সেক্ষেত্রে আপনাদের পছন্দের তালিকায় মালয়েশিয়াকেও রাখতে পারেন ধন্যবাদ সকলকে কে কোথাকে দেখলেন এরপর যদি পড়ালেখা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে সকলে আমার স্টুডেন্টের জন্য দোয়া করবেন যেন যেই উদ্দেশ্য নিয়ে ও এখানে আসছে মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে এবং ওর ভালো ভবিষ্যৎটাও যেন উজ্জ্বল হয় ধন্যবাদ সকলকে সকলকে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ